আমি রেকর্ডিং শুরু করে দিচ্ছি আপনি একটা বা দুইটা স্কিল নিয়ে সামনে যাবেন এর চেয়ে বেশি স্কিল নিয়ে আপনি যদি বাড়েন তাইলে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ আপনি তখন মাথা ঘুরাইবেন এক কতক্ষণ দেখবেন ইউটিউবের আপনি মনে করেন ইউটিউবের স্কিল নিছেন গুগল এডসের স্কিল নিছেন ফেসবুক এডসের স্কিল নিছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্কিল নিছেন হ্যাঁ আপনি মনে করেন ব্লগিংয়ের স্কিল নিছেন আপনি ইউটিউবিংয়ের স্কিল নিছেন ওকে গুড এর এগুলো স্কিলগুলো নেবেন এটা ভালো কিন্তু আপনি সবগুলো স্কিলকে আপনার কাজের জন্য পাত্র চিন্তা যদি করেন তাইলে হইব কি জানেন মনে করেন আপনি দশটা স্কিল শিখছেন এখন যদি আপনি যদি একদিনে মার্কেটিং করেন তাহলে দশটা স্কিলের যদি মার্কেটিং একসাথে করেন তাহলে একদিনে কয়টা কয় ঘন্টা মার্কেটিং করবেন এক ঘন্টা এক ঘন্টা মাসে কয় ঘন্টা হইব তিরিশ ঘন্টা আপনি মাসে তিরিশ ঘন্টা একটা স্কিলের মার্কেটিং করে কাজ পাইবেন এর আশা জিরো পার্সেন্ট জিরো পারসেন্ট আপনি মাসে দুইশো ঘন্টা স্কিলের উপরে মার্কেটিং করবেন একটা মিনিট আমার একজন স্টুডেন্টে আচ্ছা, ফেসবুক আপনাদের একটু দেখায় উনি আমাকে সাপোর্ট চাচ্ছে বিনিয়ামি দিকে একটু আও না একবার তাও না প্লিজ না না feedback posting service Facebook social media feedback posting service এটা কিন্তু ফ্রি মার্কেটিং এটা নেই Facebook feedback posting service social media feedback posting service সম্পর্কে আমার একটু ধারণা Positive feedback posting on monthly basis on feed, Facebook, Instagram. আচ্ছা আমি বুঝছি এখন বুঝছি এখন বুঝছি ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনি বিভিন্ন প্রোফাইলে ঢুকিয়ে ফিডব্যাক পোস্ট করবেন বিষয়টা আসলে আর একটু ভালো করে জানার জন্য আপনি একটু ইউটিউবে কাটাকাটি করেন তো দেখি ইউটিউবে কাটাকাটি করেন এটা নিয়ে আমি এখন ক্লাসে আছি এই জন্য মানে অ্যান্সার দিতে পারছি না অথবা এগারোটা পর্যন্ত ওয়েট করেন ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো ওই যে মামুন ভাই উনি কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে এবং প্রায় ওনার সাপোর্ট লাগে স্যার এটা কি একটু বলেন তো স্যার এটা কি আমাকে প্রায় উনি মানে প্রায় পাগল করে রাখে বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে আপনারাও উনি শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে একটাই ওনাকে বলছি আপনি একটা স্কিল নিয়ে সামনে বাড়ুন উনি একটা স্কিল নিয়ে সামনে বাড়তেছে তো কথা হয়েছে এখানে প্রয়োজন তো মামুন ভাইয়ের কতদিন হয়েছে আজকে মামুন ভাইয়ের তো প্রায় আমার প্রথম বেচের স্টুডেন্ট এটা পাঁচ পাঁচ নম্বর বেচ চলতেছে হ্যাঁ মামুন ভাইয়ের আট নম্বর মাস চলতেছে আট নম্বর মাসে আইসা মামুন ভাই এখন কাজ পাচ্ছে তো আপনিও কাজ পাবেন না কেন আরও কাজ পাচ্ছে বাদন ভাই কাজ পাচ্ছে তারপরে হচ্ছে অনুপ ভাই কাজ পাইছে অনুপ ভাই যদি এখন আমার স্টুডেন্ট হয় নাই বাট অনেক দিন থেকে আমার কাছ থেকে সাপোর্ট নিচ্ছে তো এরকম হয় কথাটা হচ্ছে আপনি ক্লাস মিস হবে আমি যেহেতু মানুষ আমার তাছাড়া আমি বিভিন্ন সেক্টরে গিয়ে ইনভলভ আছি বিভিন্ন কাজে ইনভলভ আছি এই বিষয়গুলো আমার একটা বিষয় আছে মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে আমার আমি সাধারণত কি বলে একজন মোটিভেশনাল ট্রেনারও আমি সেই মোটিভেশন ট্রেনের ক্লাস অনেক সময় আমার নিতে হয় বিভিন্ন কোম্পানিতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতেও আছে আমার সার্ভিস যেখানে অনেক সময় অ্যাডভাইস করতে হয় মিটিং করতে হয় আমার কারণ আপনারা আমার কথাগুলো শুনে বুঝতে পারবেন আমি আসলে বহুমুখী এজন্য অনেক সময় হয় কি আমার মাথার মধ্যে প্রেশার চলে আসে এবং ক্লাস মিস হয় ক্লাসমেটসগুলো যিনি মানে পজিটিভলি নিতে পারবেন না তার জন্য আসলে সাকসেস হওয়াটা কঠিন এখানের বিষয় হচ্ছে আপনি সাকসেস হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে কয়টা ক্লাস হবে সে কয়টা ক্লাসের উপরে আপনি কন্টিনিউয়াসলি স্কিল করতে হবে এটাই হচ্ছে বিষয় যাই হোক আমি এখন ক্লাসের কথা বলছি আজকে ক্লাস হবে আমাদের ইউটিউবের ভিডিও আপলোডেডের ক্লাস ইউটিউবের ভিডিও আপলোডের ক্লাস আপনারা সবাই আজকে পাবেন সেই ক্লাসটাতে কি কি লাগবে আপনারা প্রথমে আগে বুঝেন ইউটিউবের ভিডিও আপলো আপলোডেড ক্লাসটা কি সেই বিষয়টা আমরা বুঝি ইউটিউবের ভিডিও আপলোডের ক্লাসটা হচ্ছে একটা ভিডিও আপলোড যখন করবেন আপনি ইউটিউবে আপনি অথবা আপনার বায়ারের কাজ করবেন যখন তখন আপনি কি করবেন ওই ইউটিউবের ভিডিওটা আপলোড করার সময় কি কি প্রয়োজন কোন ওয়েতে আপনি আপলোড করবেন আপলোড করার সময় কি কি কাজ করতে হবে এই বিষয়গুলো আপনার জেনে থাকা ভালো এক নম্বর হচ্ছে যদি আপনি ভিডিও এডিটিংয়ের কাজ পারেন তাহলে প্রথমে ভিডিওটাকে আপনি গ্রাফিক্স সাইন করবেন এডিটিংয়ের কাজ করবেন এটাকে আপনি সুন্দর করে সাজাইবেন যত সুন্দর করে প্রিন্ট আপ করবেন যত সুন্দর করে গ্রাফিক্স অ্যানিমেশন করবেন আপনার ভিডিওটা বা বায়ারের ভিডিওটা তত বেশি র্যাঙ্কে থাকবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে আপনার ভিডিওটা অবশ্যই ইউনিক হতে হবে ইউনিক মানে হচ্ছে এই ভিডিওটা পৃথিবীর আর কোথাও যেন ইউজ না হয় একদম হয় নিজের মোবাইল অথবা নিজের ক্যামেরা অথবা নিজের কম্পিউটার ইত্যাদি দিয়ে ভিডিওটা যেন কি থাকে রেকর্ডেড থাকে তিন নাম্বার বিষয় হচ্ছে আপনি কিছু এক্সটেনশন এড করতে হবে সেই এক্সটেনশনগুলো এড করে তারপরে ভিডিওগুলো আপলোড করতে হবে আচ্ছা আমরা একটা ভিডিও যখন এসিও করি এসিও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে আমার ভিডিওটা সার্চের মাধ্যমে প্রথম দিকে আসবে প্রথম দিকে আসবে গত ক্লাস আমরা করছিলাম কি ভিডিও একটা চ্যানেল মনিটাইজেশন করা আজকে আমরা দেখবো একটা ভিডিও এসিও করে কিভাবে ভিডিওটাকে আপলোড করতে হয় দেখেন আপনার যে কোনো ভিডিওটাকে আপলোড করার আগে আপনি দুইটা এক্সটেনশন অ্যাড করবেন দুইটা থেকে যে কোনো একটা এক্সটেনশন অ্যাড করবেন তবে সবচেয়ে ভালো হয় বিড আইকিউ এক্সটেনশন প্রথম নাম্বার হচ্ছে আপনি এখানে যাইবেন গিয়ে সার্চ দিবেন vidIQ extension VID vidIQ extension এই যে দেখেন বিড আইকিউ এক্সটেনশন এই বিড আইকিউ এক্সটেনশনটা এই যে ইউটিউব ভার্সন ফর ইউটিউব এটাতে ক্লিক করবেন ক্লিক করে আসবেন আইসা এক্সটেনশন এখানে দেখেন রিমুভ দেওয়া আছে এই জায়গার মধ্যে আপনারা এড শব্দটা দেখতে পারবেন অ্যাড বললাম এটা তো স্ক্রিনশট নাইনি আচ্ছা এই প্রোফাইলে স্ক্রিনশটটা নাই জানান সরি তো এখানে এই জায়গার মধ্যে আপনারা যে জায়গার মধ্যে রিমুভ ফ্রম ক্রম দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আপনি দেখতে পারবেন অ্যাড অ্যাডে ক্লিক করবেন আবার আসবে অ্যাড দুই নম্বর বার অ্যাডে ক্লিক করবেন রিলোড হবে এই জায়গার মধ্যে এক্সটেনশন অ্যাড হয়ে যাব অ্যাড হওয়ার পরে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসবে নিয়ে আসার পরে বলবে আপনি সাইন আপ করুন তখন আপনি কি করবেন আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিবেন আর ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটা দিবেন তখন আপনি যদি ইউটিউব চ্যানেলের ইমেল এবং পাসওয়ার্ডটা দেন তাইলে আপনি আপনার এই চ্যানেলটা এই ওই ভিডিও কি এক্সটেনশনের সাথে অ্যাড হইব আপনি যদি না পারেন বা বিষয়টা যদি আপনার কটকা লাগে আপনি যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে যাইবেন আমার চ্যানেলের পুরাতন একটা ভিডিও দেখবেন সে ভিডিওটা আপনারা চাইলেও আমি সাজেস্ট করে দিতে পারবো সেখান থেকে ভিডিওটা আপনারা নিতে পারেন অথবা যদি নিজে নিজে পারেন ওয়েল ডান চেষ্টা করবেন নিজে নিজে আপনারা সাপোর্ট নেবেন কোন বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়টা আসলে পারতেছেন না বুঝতেছেন না এই বিষয়টা নিজে নিজে কষ্ট করার চেষ্টা করে বার করার চেষ্টা করবেন তাইলে বিষয়টা আপনার মাথার উপরে থাকবে বেশি দিন <coughs> এটা জীবনে ভুলবেন না আচ্ছা এখন মনে করেন আপনি বিডাইকিউ এক্সটেনশন অ্যাড করা শেষ তাইলে এখন আপনার করণীয় কেউ বিডাইকিউ এক্সটেনশন অ্যাড করার পরে এই যে দেখেন প্লাস দিয়ে একটা মাইকের মতো কি একটা আছে এটা আসবে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড ভিডিও অপশনটা আসবে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করলাম আমরা আপলোড ভিডিওতে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা অপশন আসবে আমাদের একটা অপশন আসবেন দেখেন এখান থেকে দেখেন this is selected select file select ফাইলে ক্লিক করলাম সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা অপশন আসবে আমাদের যে ফোল্ডারে ভিডিওটা আছে সেই ফোল্ডারটা ওপেন করবো যেমন আমার আছে ভিডিওস ফোল্ডারে ভিডিওটা আছে তারপরে মনে করেন এই ভিডিওটা আমি আপলোড করব এটা সিলেক্ট করলাম ওপেন দিলাম এখন আমার ভিডিওটা অটোমেটিকলি ধীরে ধীরে আসতেছে এখন ভিডিওটা আপলোড হতে শুরু করছে আমার হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা আপলোড হয়েই গেছে এখন দেখেন upload complete processing will being shortly এখন কিছু প্রসেস করতেছে সে প্রসেসটা কি করতেছে এখন সেটা দেখতেছে যে আমার এই ভিডিওটা কি কপিরাইট করা মানে এই ভিডিওটা কি এর আগে কোথাও ইউজ করা হয়েছে বা আমি কোথাও থেকে কপি করে নিয়ে আসছি কি না এই বিষয়টা সে আমাকে চেক করে দেখতেছে দেখেন সে ওয়ান পার্সেন্ট চেক করছে এভাবে সে আমার টোটাল ভিডিওটা চেক করবে এই ভিডিওটা চেক করতে তার টেন মিনিটস সময় লাগবে এই সময়টা তাকে দিতে হবে এই সময়টা দিলে সে কী করবে ভিডিওটা আপলোড করবে আপলোড করে যদি কোনো দেখতে পারে কোথাও আমি এর আগে ভিডিওটা ইউজ করছি তাহলে এই ভিডিওটা আমাকে ভাই এখন আমি ক্লাসে আছি ক্লাসে আছি তো ওই ভিডিওটা যদি কপিরাইটস ধরে তাহলে এই ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন না বা যদি এই ভিডিওটা আপলোড করেন তাহলে এই চ্যানেল মনিটাইজ করতে পারবেন না আর যদি এখানে কপিরাইট না দেখায় তাহলে মনে করবেন আমার ভিডিওটা ঠিক আছে ওকে এখন আমার কি কাজ দেখেন টাইটেল একটা টাইটেল দিতে হবে একটা ডেসক্রিপশন দিতে হবে একটা ইমেজ দিতে হবে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে তারপরে এটা কি এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে তারপরে আসুন টেক আছে টেক অপশনটা দিতে হবে তাইলে এখন এই অপশনগুলো আমরা পাইম ঠিক আছে ন check complete no issue found অর্থাৎ হচ্ছে সে কোনো এমন কিছু পায়নি যে অপশনগুলো দিয়ে আপনার কি করতে পারে কপি ধরতে পারে বা এটা এমন একটা বিষয় না যে কপি হয়েছে এরকম কোথাও থেকে কপি হয় নাই এরকম একটা ভিডিও সুতরাং এটা আমার দিতে কোনো ঝামেলা নাই ওকে তাইলে এখন আমি এখানে একটা টাইটেল দেবো কি টাইটেল দেবো আমার এটা খেলা রিলেটেড একটা ভিডিও সুতরাং আমি দিলাম এখান থেকে আমি প্রথমে বাংলা টাইটেল দেই না প্রথমে ইংলিশ টাইটেল দিই যেমন cricket live cricket live cricket দিলাম তারপরে দিলাম হোয়াট এ ফ্যান্টাস্টিক এটাতে আমার গ্রামারলি এক্সটেনশনটাও অ্যাড করা নেই আছে তো দেখতেছি না অ্যাড করা নাই অ্যাড করাই তো তাইলে এখানে আসে না কেন স্যার রং ধরা নাই তো ঠিক আছে তো বানান স্যার হুম আচ্ছা এখন এখানে বাংলা দেই অসাধারণ খেলা এখানে এখান থেকে একটা দুইটা হ্যাশট্যাগ দেই টাইটেলটা আপনি মেক করবেন আপনার ভিডিও রিলেটেড টাইটেল মেক করবেন আপনার ভিডিও কোন রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটা দেওয়ার আগে আপনি মনে মনে একটা টাইটেল রেডি করবেন কারণ টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ আপনি স্যার ব্যাপারটা কি এরকম না স্যার যে আমরা যখন একটা গিগ দেই স্যার গিগ যে টাইটেলে থাকে স্যার সেই টাইটেল অনুযায়ী যখন স্যার আমরা কিওয়ার্ড গুলো ইউজ করি স্যার তখন র‍্যাঙ্কে চলে আসে স্যার হ্যাঁ অবশ্যই কারণ আপনার মানুষ টাইটেল মানে কি টাইটেল মানে অনেক সময় এই বিষয়গুলো দিয়ে মানুষ খুঁজে অথবা আপনার এখানে টাইটেলটা দেখা অনেকে এক্সপায়ারেশন নিয়ে ভিডিওটা দেখে যে আসলে দেখি এখানে কি আছে কথা বুঝতে পারছেন সুতরাং আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখনই আপনি কি করবেন একটা টাইটেল রেডি করবেন টাইটেলটা যত সুন্দর করে যত স্ট্রং করে দিবেন দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ব্যানার পেজ এই দুইটা জিনিস আপনি যত সুন্দর হইরা দিবেন তত আপনার ভিডিওটা মানুষ দেখবে বেশি একটা অ্যাট্রাকটিভ ব্যানার যদি হয় হুম একটা অ্যাট্রাকটিভ ব্যানার যদি হয় সেই অ্যাট্রাকটিভ ব্যানারের মধ্যে মানুষকে দেখি কি যেমন মনে করেন আপনি একটা ফান ভিডিও দিচ্ছেন ফান ভিডিওর উপরে ফান কিছু ছবি সাবি দিয়ে আপনি একটা বেটার ব্যানার বানাইলেন তখনই আপনার কি হইব এই ভিডিওটা আপনাকে ভালো একটা রিচ দিয়ে দিবে আপনাকে ভালো একটা গোল দিয়ে দিবে আপনার তখন ওই ভিডিওটা র্যাঙ্ক করবে বেশি মানুষ দেখবে বেশি বা এতটুকু পড়ার উত্তর সময় পাচ্ছি না একটা মিনিট করা যাবে কাজটা করা যাবে আচ্ছা আসুন এখানে আপনি টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো না দিলে কোনো সমস্যা নাই যে এমন কিছু হয়ে যাব সেরকম কিছু না কারণ আমি দিলাম যেমন হ্যাশট্যাগ দিলাম ক্রিকেট ক্রিকেট দিলাম তারপরে হচ্ছে ক্রিকেট ভিডিও দিলাম দেখেন আপনি টাইটেলটা কত ক্যারেক্টারের মধ্যে বানাইতে পারবেন ক্যারেক্টার মানে অক্ষর আপনি একশোটা ক্যারেক্টারের মধ্যে একটা টাইটেল মেক করতে পারবেন তারপরে আসুন ডেসক্রিপশন ডেসক্রিপশনটা হচ্ছে আপনি বিশাল আকারে দিবেন যে রিলেটেড ভিডিও দিবেন সেই রিলেটেড ডেসক্রিপশন দিবেন আচ্ছা ওকে আপনারা এখানে পাঁচ হাজার ক্যারেক্টার দিয়ে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন স্যার ভালো বানানটা হয়নি স্যার এটা ভা হবে ভয়াকার ভা বুঝতে পারছি তো আপনারা এখানে পাঁচ হাজার ক্যারেক্টার দিয়ে কি করতে পারবেন ভিডিওটার ডেসক্রিপশন লিখতে পারবেন আমি এখানে অল্প দেখাইছি এই জন্যই অল্প দেখাইছি কারণ অনেকটা সময়ের প্রয়োজন এত সময় হাতে নেই এই জন্য আপনারা যখন দিবেন তখন সম্পূর্ণ কইরা সুন্দর কইরা একটা ডেসক্রিপশন দিবেন এখানে আসুন একটা তামলাইন ব্যানার পেজ আসুন আমরা ব্যানার পেজের জন্য কই যাই এখন এখানে যাই এখানে আমরা ক্যানভাতে যাই ক্যানভাতে গেলে আমাদের ব্যানার পেজ একটা দিয়ে দিবে আমার উইন্ডোজ চলে যাওয়ায় আমার জিওটা চলে গেছে বাইক প্রোটা চলে গেছে হাই হাই স্যার কি বলেন উইন্ডোজ দিলে প্রো যাবে কেন স্যার আপনি লগইন দিলে তো চলে আসবে স্যার না এটা মানে লগ আউট হয়ে গেলে যাইব গে এরকম করা সম্ভবত চলে গেছে তো ও লগইন দেওয়ার পরে তো চলে গেছে স্যার আমি স্যার উইন্ডোজ দিছি স্যার আমারটা যায় নাই স্যার ও আমার তো চলে গেছে এই যে ইউটিউব তাম নাইন ইউটিউব তাম নাইনে আমরা ক্লিক করলাম যে গিট যেহেতু আমার এখানে এটা ফ্রি এর জন্য আমি ফ্রিগুলাই খুঁজতে হবে পেইডগুলাতে কাজ করুন দেব না আচ্ছা এইটাই নেই এই ভদ্রলোককে নেই অনে দেই লাইভ ক্রিকেট ভিডিও আচ্ছা দিলাম আফটার ফ্যান্টাস্টিক গেম দিলাম এটা হাইটটা ভালাই দিই এটা দেওয়া যাইতে পারে একটু নিচে নিয়ে আসি এটা শেষ আপনি আপনার ব্যানার পেজটা অত্যন্ত সুন্দর করে বানাইবেন আমি সময় বেশি লাগার কারণে এখানে শর্ট করে লাগাই দিছি শর্ট করে দিছি এই জন্যই যে আমার যাতে সময় কম লাগে হুম ওকে আপনি এটা কি করবেন একটু সুন্দর করে বানাইবেন আপনি সময় নিয়ে বানাইবেন কারণ এটা আপনার নিজের কাজ যত সুন্দর করে বানাবেন আপনার জন্য তত ভালো আচ্ছা ডাউনলোড দিয়ে দিই ডাউনলোড পিএনজি না জেপিজি তারপরে ডাউনলোড এটাকেও সে কপ চাচ্ছে সম্ভবত এটাকেও পেড চাচ্ছে নাকি বাইরে পেট চাইছ রে ভাই মেন পিকচারটা সরাইয়া দেন দেখবেন ক্যামেরা চলে গেছে এটা জি স্যার এটা থাকলে হবে না না তা তো হচ্ছে না এটা প্রো প্রো এই হচ্ছে না প্রো <laughs> ও ফ্রি কোনটা আছে তাইলে কি নেওয়া যায় ফ্রি আচ্ছা এক কাজ করি এমনিতে একটা টেমপ্লেট বানাই ফেলি তাইলে আর অত ঝামেলা থাকবে না thumbnail কিচ্ছু নাই রে বড় অসহায় বানাই দিছে আমারে আপলোডেড কিছু পাই কিনা অনেকে ভাবে মনে হয় আমি ভুল বলছি দেখেন আমার এককারে মানে ফতের হক ভিক্ষুক বানাই ফেলছে আমার এখানে প্রচুর পরিমাণে ছবি চাইব ছিল সেই ছবিগুলো পর্যন্ত নাই কথা বুঝতে পারছেন তো আমি কি পরিমাণ একটা মানসিক চাপে আছি এটা আসলে কাউকে বুঝাইতে পারতেছি না নাই তো এখানেও নাই তাহলে এখন একটা ক্রিয়েট বানাইতে হইব কি করি এখান থেকে ভাবে না দিয়ে কাস্টমাইজ দেওয়া লাগবে অন্যতে হবে না কাস্টম সাইজ বুঝলেও গেলাম নি কত এটা বারোশো আশি সাতশো বিশ বারোশো আশি সাতশো বিশ ক্রিয়েট নিউ ডিজাইন এই যে ফ্রি আসবে এখান থেকে ফ্রি পেড পাইম এই ভদ্রলোকগুলা ফ্রি আছে আগে ফ্রি চালানো যাইতো এখন আর অনেক কিছু আছে ফ্রি চালানো যায় না বুঝছেন অনেক কিছুই আছে এখন আর ফ্রি চালানো যায় না ফ্যান্টাস্টিক গেম আচ্ছা কালার করে ওখান থেকে দাঁড়া হচ্ছে Like cricket game. What a fantastic game! এটি দেখে মনে শান্তি পাবেন মনে করেন একটা লামসাম ব্যানার রেডি করে দিলাম আসলে ফ্রিতে আমি কাজ করি নাই তো এই জন্য অনেকটা ফ্রি বুঝতেছি না আমি তো পেইটে কাজ করি এই জন্য ফ্রিটা আমার কাছে আনইজি হচ্ছে চেঞ্জ চেঞ্জ করা তা এখন আর অন্যদিকে যাচ্ছি না টাইম ওয়েস্ট ওখানেই হয়ে যাচ্ছে তাইলে এখন কি করলাম ডাউনলোড করতাম download. এটাতে রেজিস্টার দেওয়ার আগে আমরা যদি এটাতে করতে পারবো হ্যাঁ মানে ভিডিও থাম্বনেইল দেওয়ার আগে কি আমরা এসইও করব হ্যাঁ এসইও করবেন এসইও করবেন অবশ্যই এসইও করবেন ইমেজটাকে এসইও করবেন না ওকে আসলে এখন ইমেজটা আমরা এসইও করে ফেলি ইমেজটা এসিও করার জন্য প্রথমে ওখান থেকে আমরা এই ভিডিওটা ওখান থেকে নিয়ে আসতে হইব এই যে কপি কইরা আচ্ছা এই যে কপি করে নিয়ে আসলাম এটারে প্রথমে কি করলাম আচ্ছা এই এই মিস্টারে আমরা এসিও করতাম একটু মন দিয়ে শুনেন দেখেন বায়ার কোন দেশের আগে দেখেন বায়ারটা কোন দেশের আচ্ছা এখন দেখেন এটারে প্রথমে কি করবো রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করে আমরা নিচে আসমু রিনেইম একটা অপশন আছে রিনেইমে নাম দিব কি নাম দেওয়া যায় মনে করেন এটা নামটা হচ্ছে YouTube image YouTube thumbnail okay শেষ তারপরে আসবো আমরা আবার রাইট বাটনে ক্লিক করে এখানে প্রপার্টিজ এই যে নিচে দেখেন প্রপার্টিজ আছে প্রপার্টিজে ক্লিক করুন প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে দেখেন ডিটেলস আছে এখানে দেখেন ডিটেলস আছে ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পরে এই যে দেখেন টাইটেল টাইটেলটা কি টাইটেলটা আমাদের ইমেজের টাইটেলটা কি ইমেজের টাইটেলটা হচ্ছে ইউটিউব তামনাইল স্যার ইউটিউবের থাম্বনেলটা আমরা তো পিএনজি তে করতে বলছি স্যার আমরা কি জেপিজি তে করব কে এসইও e e e করতে হলে অবশ্যই ভিডিও এসইও রিলেটেড দেব শুনেন এসইও করতে হলে অবশ্যই জেপিজি লাগবে পিএনজি ফাইলকে এসইও করা যায় না আর পিএনজি ফাইল দিলে এসইও ছাড়া দিতে হইব এটা হলো পার্থক্য বুঝতে পারছেন যদিও ইউটিউব বলছে পিএনজি ফাইল দেওয়ার জন্য কিন্তু আপনি যদি পিএনজি ফাইল দেন তাহলে সেটা এসিও করতে পারবেন না বুঝতে পারছেন তারপরে এই যে দেখেন ফাইভ স্টার আছে ফাইভ স্টারে ডাবল ক্লিক দিয়ে এটা স্টার করে দিব তারপরে এখানে টেক দিব টেকটা কি টেকটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড যে সমস্ত টেক আছে ওই টেকগুলো দিব এই টেকগুলো দেওয়ার জন্য আমাকে এই ভিডিওতে যাইতে হইব এই ভিডিওতে আমরা আগে টেকগুলো ইউজ করে ফেলি <clears throat> ওখানে নিচে আসলে এই যে ট্রেক আছে এই ট্রেকগুলো আমরা এখান থেকে দিব এখানে দিলাম প্রথমে ক্রিকেট ক্রিকেট লেইকে আমরা ডাবল এন্টার দিব ওগুলাতে আবার যদি আমরা ক্লিক করি তাইলে এখান থেকে দেখবেন আমার এটাতে কিছু ভুল আছে ভুলটার লোক এখনো সাইন আপ হয়নি যাই হোক তারপরে এভাবে আপনি কি করতে পারেন পাঁচশোটা ক্যারেক্টার দিয়ে টেক দিতে পারবেন বাংলায় দেন বাংলাও দিতে পারবেন ইংলিশেও দিতে পারবেন অন্য কোনো ভাষায়ও দিতে পারবেন কোনো সমস্যা নাই এই আমরা ইউজ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম না এটা হচ্ছে আমার অন্য একটা ডিভাইসের মধ্যে ব্রাউজারের মধ্যে এই ব্রাউজারটাতে আমি কোনো সব কিছু সেট আপ করি নাই এই জন্য সমস্যা বুঝছেন ক্রিকেট আর স্যার কিওয়ার্ড গুলো কিন্তু আমরা হাই বা লো নেওয়া যাবে না মিডিয়াম গুলো আমরা নিব তাই না স্যার না না সব নেওয়া যাবে ক্রিকেট ভিডিও এভাবে আপনি পাঁচশোটা ক্যারেক্টারের মধ্যে নিতে পারবেন এখন এই যে কিওয়ার্ডগুলো এগুলো আমরা কপি করবো কপি কইরা আমরা আসবো এই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে এনে পেস্ট করিয়া দিয়ে দিব পেস্ট তারপরে এন্টার দিব টাইপিং করতে হবে না টাইপিং করতে হয় টাইপিং করলে টাইপিং করিয়া যদি দেন বেটার আপনি টাইপিং করিয়া দিতে পারলে এটা মোস্ট বেটার শুধু বেটার না মোস্ট বেটার ঠিক আছে এখন টাইপিং করাটার মতো সময় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই জন্য আমি দিলাম না তারপরে কি করবেন এই যে ডেসক্রিপশন টাইপিং করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ টাইপিং করে দিতে হয় তারপরে কপি করে দিলে র্যাঙ্ক করে না এরকম কথা না তবে একটু আর ঝামেলা করে এটা হলো বিষয় তারপরে দিলাম এইটা ডেসক্রিপশন ডেসক্রিপশনটা আপনি কপি করে দিতে পারেন সমস্যা নাই অথর দিলাম ইউটিউবকে ইউটিউবকে দিলাম আমরা অথর তারপরে দিলাম অ্যাপ্লাই তারপরে দিলাম ওকে শেষ আমাদের ইমেজটা এসিও হয়ে গেছে এখন আমরা কি করবো এই জায়গার মধ্যে আমরা ইমেজটা নিয়ে আসবো এই যে এখান থেকে দিলাম তারপরে আমরা ডেস্ক ডেস্কটপে আছে ইমেজটা কোথায় এইটাই এইটাই এই যে আমাদের ইমেজটা হয়ে গেল ওকে তারপরে প্লে এটা প্লে লিস্ট ক্রিয়েট করবো লিস্ট ওখানে ক্লিক করবো ক্লিক করে এই যে ক্রিয়েট নিউ ক্রিয়েটে প্লেলিস্ট যদি আগে কোনো এরকম প্লেলিস্ট থাকে তাহলে এটাতে ক্লিক করব ক্লিক করে ডান দিয়ে দিব আর যদি না থাকে তাহলে নিউ ক্রিয়েট প্লেলিস্ট এটা যেহেতু একটা ক্রিকেট আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা রেডি করছি ক্রিকেট ভিডিও দিলাম বা জাস্ট ক্রিকেটই দিয়ে দিলাম এটা একটা ক্রিকেট রিলেটেড এটা পাবলিক থাকবে অবশ্যই সবসময় ভিডিওগুলো পাবলিক রাখবেন তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েট এখন আমার এই এটা টিকমার্ক দেওয়া আছে ডান দিয়ে দিলাম আমার এই ভিডিওটা ওই ক্রিয়েট যে আপনার প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে অটোমেটিক গিয়ে যুক্ত হবে তারপরে yes it is made for kids এটা কি আমি বাচ্চাদের জন্য করেছি no it is made for made for kids এটা বাচ্চাদের জন্য আমি করি নাই এই জন্য ন দিয়ে দিলাম তারপরে আসুন এখানে নিচের দিকে আসুন বাংলা এগুলা ঠিক আছে তারপরে এখানে standard YouTube licence yes standard YouTube licence অবশ্যই দিয়ে দিলাম আমি তারপরে ট্রাভেল অ্যান্ড এটা হচ্ছে আমার ক্যাটাগরি ঠিক আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ঠিক আছে দিয়ে দিলাম টপ বাই এগুলো সব ঠিক আছে ওকে নেক্সট আসুন নেক্সট স্যার রেকর্ডিং ডেটটা আগে দিব না আগের দিন দিব না পরের দিন দিব স্যার রেকর্ডিং ডেট আজকে দিলে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আসেন অ্যাড সাবটাইটেল অ্যাড সাবটাইটেলটা কি সাবটাইটেলটা হচ্ছে আমরা কোনো ভিডিও যখন দেখি তখন ওই ভিডিওর উপরে ওখানে কোনো একটা অপশন দেখি যেমন আমি এখানে দিয়ে দিলাম subscribe the subscribe my channel subscribe the channel দেখেন এই অপশনটা আমি দেওয়ার কারণে ওই যে দেখেন ওখানে দিয়ে দিলাম আমি এই অপশনটাকে যদি বারে বারে দিতে চাই অর্থাৎ এই যে দেখেন আপনারা ওই জায়গার মধ্যে দেখাচ্ছে কোনো মানুষ যখন এই ভিডিওর মধ্যে আসবে তখন এই এই ক্যাপশনটা সে দেখতে পারবে এটা একবার দিলাম যদি আবার দিতে চাই তাহলে আবার আসবে তারপরেরটা আসবে জয়বার দিতে চাইবেন আপনি ওয়েবার দেখতে পারবেন মনে করেন প্রত্যেকবার দুই সেকেন্ড করে এটাতে সময় থাকবে তাহলে আপনি যদি দশবার দেন তাহলে দশ দুগুণা বিশ সেকেন্ড সময় পর্যন্ত থাকবে এই ভিডিওটা আমরা পরে প্লে করে দেখব ঠিক আছে তারপরে আসুন এভাবে দিয়ে দিলাম কয়েকবার ওকে ডান আর লাগবে না আর একবার লাস্ট একবার দিয়ে দিই ডান এখন আমরা এই যে ডান শব্দটা আছে ডান শব্দটা দিয়ে দিয়ে দিলাম ওকে তারপরে আসুন add an add an end screen end screen মানে হচ্ছে আমার ভিডিওটা শেষ যখন একদম সমাপ্তি হয়ে যাবে তখন আসলে আমাকে কি দেখাইব এই অপশনটাতে প্লাস চিহ্নতে ক্লিক করলাম ওখানে এসে একটা অপশন দেখাইতো তারপরে আসুন এটাতে ওপেন করে দিলাম তারপরে এখান থেকে এখান থেকে একটা ভিডিও বা প্লেলিস্ট একটা ভিডিও আপলোড করি সরি এটা ভুলে গেছি এখান থেকে একটা প্লেলিস্টে যাই প্লেলিস্টে গেলে মনে করেন ও সরি এখানে কোনো প্লেলিস্ট এখনো দেই নাই আচ্ছা তাহলে আমার এটা যখন কাসরটার নিচে নামান স্যার একটা ভিডিও দিয়ে দেন স্যার কাসরটার নিচে নামান বার্তা ডান পাশের বার্তা স্যার নামায় দেন হ্যাঁ ডান পাশের বার স্যার ওই যে হ্যাঁ মোস্ট রিসেন্ট আপলোড এর ডান পাশে একটা বার আছে না হ্যাঁ এটা এটা দিয়ে দিছি আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন আমার এই ভিডিওটাই দেখাইব তারপরে সেভ তারপরে আসুন এড কার্ডস এড কার্ডসের মধ্যে আসার পরে একদম ভিডিও দেখেন শেষ করার সময় এখানে একটা টাইটেল দেখায় ঠিক আছে একদম ভিডিও শেষ হওয়ার আগে একটা টাইটেল দেখায় ওই ভিডিওটা ওখান থেকে একটা ভিডিও আপলোড করবো ওই চ্যানেল থেকে একটা ভিডিও কোন ভিডিওটা এই যে অপরূপ সৌন্দর্যের এই ভিডিওটাই দিয়ে দিলাম মনে করেন এই যে অনারূপ গেছে অপরূপ হইতে অপরূপ সুন্দর দৃশ্য এইটা এইরকম একটা লাইন আসবে যখন ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তখন সেভ দেখেন আমার প্রত্যেকটা অপশন এখানে তিনটা অপশন আছে তিনটা অপশনই আমি দিয়ে দিচ্ছি এডিট করতে চাইলে আমি এডিটও করতে পারি তারপরে আসুন নেক্সট নেক্সট আসার পরে আপনি দেখেন এখানে কোনো কপি আছে কিনা অর্থাৎ আমার ভিডিওটা কপি হয়েছে কিনা এই অপশনটা দেখার জন্য তারপরে আসুন নেক্সট নেক্সট আসার পরে এই ভিডিওটা পাবলিক আছে কিনা দেখবেন আপনারা কোনো অবস্থায় প্রাইভেট দিবেন না ভিডিও বা শিডিউল বানিয়ে যদি দেন তাহলে শিডিউল দেওয়ার পরে এখানে একটা তারিখ আসবে তারিখটা দিয়ে দিবেন শিডিউলে কোনো সময় দেওয়ার প্রয়োজন নাই পাবলিক তারপরে পাবলিশ করে দিলাম আমার ভিডিওটা পাবলিশড হয়ে গেছে পাবলিশ করার পরে আমি যদি কাউকে দিতে চাই অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করতে চাই এখান থেকে কপি করে নিতে পারি অথবা হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবকে দিতে চাই ফেসবুকে দিতে চাই ইনস্টাগ্রামে পোস্ট দিতে চাই আমি ওখান থেকে কপি করে নিতে পারি দ্যাটস ইট দেখেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমরা চ্যানেলের মধ্যে যাই গেলাম চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে দিছি এই ভিডিওটা আমি ওপেন করি এই যে দেখেন আমার আমার বিডাই কি এক্সটেনশনটা এখানে এড করা না এটা এড করে নেই এখন ঠিক আছে সাইন আপ সাইন আপ করে বিডাই কি এক্সটেনশনটা আমি এড করে নিই তাইলে আর আমার কোনো ঝামেলা হবে না এই যে আমার দেয়া আছে সব কিছুই সুন্দর করে দেয়া আছে আর লগইন করতে লগইনে মারে হ্যাঁ লগইন দিতে হইব আমারে এটা আমার ইউজ হয়ে গেছে লগইন দিতে হইব ওকে তাহলে আমারটা লগইন হয়ে গেছে দেখেন ওকে ডান আমি এখন দেখি আমি রিলোড দিই that will not get hit for six. You don't mind if he gets hit, আচ্ছা আসুন এখানে দেখেন আমাদের এসিও স্কোরটা কত উঠছে মাত্র সতেরো তার মানে আমাদের এসিওটা ভালো হয়নি কথা বুঝতে পারছেন আমাদের এসিওটা ভালো হয়নি এটাকে আমরা মিনিমাম ফিফ সত্তরের পাশাপাশি নিতে হবে ভিডিও যদি ছোটো হয় তাহলে সত্তরের পাশাপাশি নিতে হবে এখানে আমাদের এসিওটা ভালো না হওয়ার পিছনে কারণ হচ্ছে টাইটেল হচ্ছে টু লং আর ট্যাগ হচ্ছে টু শর্ট সবচেয়ে কম ডেসক্রিপশন হচ্ছে সবচেয়ে কম ঠিক আছে ক্লোজ ক্যাপশন এটা ঠিক নাই তারপরে হচ্ছে রিপ্লাই টু রিসেন্ট কমে এটা তো আর আসে নাই ফেসবুকে শেয়ার করে নাই মনিটাইজেশন এনেবল করে নাই এগুলো বিভিন্ন জায়গায় প্রবলেম আছে আচ্ছা আমরা ভিডিওটা আবার আমরা কি করি এডিট করি এডিটে ক্লিক করলাম এখন আমাদের এটার স্কোর বাড়াই তুইব যেহেতু আমাদের স্কোর এত কম হয়েছে আমরা তো এত কম স্কোর দিয়ে চলবে না কেন কম হইল এখান থেকে আমরা টাইটেলটা কিছু কম করে দেই দেড় সিট ওকে তারপরে আসুন এখান থেকে আমরা এই যে বলছিলাম না এই যে আমরা ক্রিকেট এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমরা আসতে পাইতে পারি এটা না আমরা এখন কি করব ওখান থেকে সাজেস্টেড কিওয়ার্ড নিব সাজেস্টেড কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর নামে একটা অপশন আছে ওই কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করলাম আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করার পরে আমরা আমরা একটা কিওয়ার্ড লিখলাম যে কিওয়ার্ডটা ওখানে লিখছি সেই কিওয়ার্ডটা এখানে লিখবো লেখার পরে সার্চে ক্লিক দিব দেখেন এখানে আমাদের অনেক কিওয়ার্ড দিছে দেখেন high keyword high very high keyword medium keyword এই কিওয়ার্ডগুলো আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবো প্লাস চিহ্নতে ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করার কী হয়েছে আমার এই কিওয়ার্ডগুলো কোথায় গেছে এই জায়গার মধ্যে এসা অ্যাড করছে ওকে দেখেন আমার এসিও স্কোরটা বাড়ছে আগে কত ছিল সতেরো ছিল এখন কত হয়েছে ছাব্বিশ হয়েছে এখন আমি একটা কাজ করবো কী কাজ করবো আমার এই টাইটেলের এই অপশনটাতে আমি কপি করবো কপি করে এখানে আমি ট্রেক বানাইব ঠিক আছে ট্রেক বানাচ্ছি আচ্ছা ওয়েট এক মিনিট রেকর্ড কত সময় হয়েছে পঁয়তাল্লিশ মিনিট আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি আমি কি হারিয়ে গেছি আপনাদের সাইরা জি স্যার আর 5 মিনিট আছে স্যার তারপরে কেটে যাবে 5 মিনিট আছে 8 মিনিট আছে দেখাচ্ছে আমাকে যাই আচ্ছা। হোক আপনারা নতুন একটা লিঙ্ক দিচ্ছি আপনাদের আপনারা নতুন লিঙ্কে জয়েন করার চেষ্টা করবেন আমি লিঙ্কটা রেডি করে ফেলি তারপরে হচ্ছে আপনারা নতুন লিঙ্কে জয়েন করবেন Thank you. আপনারা সবাই নতুন লিঙ্কে জয়েন করেন পুরাতন লিঙ্কটা অফ করে দিন okay থেকে আমরা জয়েন হয়ে গেলাম নতুন লিঙ্কে ঠিক আছে স্ক্রিন দেখা যাচ্ছে তো জি স্যার ওকে তাইলে এখন আমরা দেখেন আমরা এই যে আমরা কি করলাম এখন টাইটেলটাকে নিয়ে আসলাম এখানে ট্যাগ হিসাবে টাইটেলটাকে ট্যাগ হিসাবে নিয়ে আসার কারণে আমাদের স্কোর কমছে এটা হতেই পারে সমস্যা নাই এটা দেখবেন কমবে বাড়বে দেখাইবে তারপরে হচ্ছে লাইভ ক্রিকেট এই অপশনটাকে আমরা আবার টাইটেল হিসাবে মেক করে নিয়ে আসি স্যার আমার মনে হয় এক্সটেনশন নতুন অবস্থায় চ্যালেঞ্জের যদি নতুন অবস্থা হয় না তখন মনে হয় পঞ্চাশের বেশি মানে করা একটু সমস্যা যেমন প্রথম দশ বারোটা ভিডিও এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে করা একটু কঠিন হয় ঠিক আছে কথাটা সত্য তারপরে আমি প্রথম দিকে প্রায় পারফরম্যান্সের উপরে 5 মানে 50 হয় 96 পর্যন্ত করছিলাম আমি হাইয়েস্ট স্কোর আচ্ছা ওকে দেখি আমরা ট্রাই করে দেখি কতটুকু ইন্সপেক্টরে যায় ইন্সপেক্টরে গেলে সে আমাকে কি দেয় আমি 93 পর্যন্ত করছিলাম স্যার হ্যাঁ 93 তাইলে তো কম করে নাই এই যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো ওইগুলো নিলে আমাদের স্কোর বাড়বে ঠিক আছে এই যে দেখেন ওকে এখন আমাদের স্কোর কই গেল আমাদের স্কোর উনত্রিশে গেল মানে টোয়েন্টি নাইনে এটা সত্য যে আসলে স্কোরটা বাড়ানো আসলেই কঠিন তারপরে কিওয়ার্ড ইন্সপেক্টরে গিয়ে বাংলাতে আমরা সার্চ করি অনেক আর একটা বিষয় হচ্ছে সব কিওয়ার্ডে যেমন ক্রিকেট এটা আসলে এত সার্চেবল কিওয়ার্ড না এই জন্য স্কোর কম আসতেছে স্যার ওয়েবসাইটের মাধ্যমে তো কিবোর্ড নেওয়া যায় যেমন ইউটিউব টেক জেনারেটর আছে অনেক এগুলো এগুলো নিলে ঠিক আছে নিতে পারবেন বাট এগুলো আসলে অত এফেক্টিভ না বুঝতে পারছেন আপনি কিওয়ার্ড মেক করে দিবেন এটা হচ্ছে এফেক্টিভ তাইলে এখন আমার বাড়ছে কত চৌত্রিশে চলে আসছি আচ্ছা তাইলে এখন দেখি আমরা কি করা যায় আর কোনটা নেওয়া যায় স্কোর আপ ডাউন হওয়ার কারণ স্কোর আপ ডাউন হচ্ছে আপনি যদি অতিমাত্রায় ল কোনো কিওয়ার্ড ইউজ করেন সেটার কারণে আপনার স্কোর লাইমে যাইব আচ্ছা এখন দেওয়া যায় কি আচ্ছা ওখানে দিই বাংলাদেশ ক্রিকেট দিয়ে একটা সার্চ দিই তো ওই একটা কেমন হয় যেমন হ্যাঁ, আছে বিপিএল হ্যাঁ, হ্যাঁ, যায় সমস্যা নাই বিপিএল দেই বিপিএল দেই অবশ্যই এখন দেই যেহেতু পিএসএল এর খেলা এটা সে তো পিএসএল দিয়ে সার্চ দেই এই যে আসছে পিএসএল দেই পিএসএল সিজন 8 পিএসএল স্যার এই দুইটাই কি লাইসেন্স যদি কিনতে যাই স্যার কত লাগবে স্যার এখানে এই যে আপডেট এই যে আপগ্রেড ইওর অ্যাকাউন্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করেন দেখবেন মান্থলি বাৎসরিক প্যাকেজ দিয়ে দিচ্ছে আমাকে তাই এখন আমার স্কোর কই গেল পঁয়ত্রিশে গেল বেশি বাড়লো না আমার এখানে এখনো জায়গা আছে আচ্ছা এখন আমি আইপিএল দেই বিপিএল দেই সমস্যা কি আমার দেয়া যাবে বিপিএল দেই বিপিএল দিলাম বিপিএল আপনার একটু মনোযোগ সহকারে এগুলো মাথায় রাখেন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি ভিডিও এসইও না যদি করেন তাহলে তো ভিডিওই কাজ করবে না আপনার আপনি বাইরের কাজও করতে পারবেন না আচ্ছা তারপরে আসুন এখনো আমাদের অপশন আছে কত স্কোর গেল এখন পর্যন্ত ওই স্কোর একটু বাড়লো না তারপরে আসুন আমরা আইপিএল দিই তো সালামু আলাইকুম স্যার আমি আটগাম থাকি না আমরা ইলা সিন্ডাম না আমরা সিন্ডাম আটগামর মেয়র সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমি ওর সব আমরার ক্ষমতা হইলো আজকের মানববন্ধনের কতটুকু কিত হইলো একটু কিছু যদি হইতা শুনতাম জানতাম ও যে কিতাব বিআরটিসির জিও জিও খাইল নি আচ্ছা ঠিক আছে জি স্যার মানে মাই পে জি হয় স্যার পেজের নাম চেঞ্জ করতে নেই ইনশাল্লাহ হইব ওই পেজের নাম চেঞ্জ হয় অবশ্যই চেঞ্জ হয় আমি আওয়া লাগবো একবার আইয়া দেখা করিয়া দেওয়া লাগবে হয়তো অনব ইয়া করিয়া দিলাই মু তবে পেজের বয়স নব্বই দিন হওয়া লাগবো পেজের দিন হওয়া না পেজর বয়স নব্বই দিন হওয়ার পরে চেঞ্জ চেঞ্জ হইব না মানে জি জি জি আবার যদি তিন বছরের ওল্ড হয় তাইলে প্রবলেম আছে ভেরিফাই যাইব তিন বছরের ওল্ড এখানে আচ্ছা আমি এখন বুঝছি আমি এখন আমি না আইলে তুই তো নাই না আওয়া লাগবো আইয়ালে পেজও ঢুকিয়া দেখি এরপরে হই তুই না এগুলা ঢুকা যাইতো না আচ্ছা জিও আমি ক্লাস ও ক্লাস শেষ করি আপনার ফোন দিলাম আপনি আমার অ্যাডমিন বানাইয়া দিলাইবা আমি অন্তরে দেখি লিবনে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা দেখলাম আরো কিছু দেয়া যাইব আমরা কত আরো প্রায় সত্তরটার মতো কিওয়ার্ড দেওয়া যাইব আমরা চাইলে কিওয়ার্ড আরও দিতে পারি না দিলে এই এই কপি কইরা আমরা কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে ইউজ করবো আমাদের ডেসক্রিপশন তো বেশি ছুটো হয়ে গেছে এই জন্য আমাদের ডেসক্রিপশনে এখানে আমরা এটা পেড এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম আমাদের ডেসক্রিপশনটা একটু বাড়বো এখানে দেখাচ্ছে যে স্কোরটা স্কোরটা দেখেন এখন ফোর্টি এইট হয়ে গেছে দেখছেন নি হ্যাঁ, আমাদের স্কোরটা বাড়ছে তবে আমরা ভিডিও সার্চিংয়ে গেলে আমাদের স্কোরটা একটু বেশি থাকবো দেখেন আমাদের প্রথম কিওয়ার্ডের স্কোর হচ্ছে ফোর্টি এইট নাম্বার অর্থাৎ আজকে ভিডিওটা দেওয়ার পরে কেউ সার্চ করলে ক্রিকেট দিয়ে সার্চ করলে আমাদের ভিডিওটা ফোর্টি এইট পয়েন্ট ফোর নম্বরে গিয়ে খুঁজে পাইব কথা বুঝতে পারছেন আচ্ছা আরও কিছু করা যায় সেগুলা আরও দেখবেন অন্য ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে দেখাইমু তারপরে হচ্ছে না আর তেমন কিছু না এগুলো তো আগের ক্লাস এখন সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে আমরা এখন আবার আমাদের চ্যানেলে যাই চ্যানেলে গিয়ে ভিডিওটা আমরা একটু দেখি কি অবস্থা আমাদের ভিডিওর স্যার ভিড আইকিউ আর টিউব বাডির মানে এসইও স্কোর এক হয় না মানে টিউব বাডির স্কোরটা ইজি বিডাইকুর স্কোর উঠানো কঠিন আর বিডাইকুর যেটা বিডাইকুর এসিও স্কোরটা এফেক্টিভ মানে কাজ করে বেশি এবং এটা দিয়ে মানে র্যাঙ্ক করে বেশি দেখেন আগে আমাদের এই অপশনটা দেখেন এখানে টেক ছিল রেড কালার ডেসক্রিপশন ছিল রেড কালার কার্ড ছিল মানে প্রত্যেকটা অপশনই রেড কালার ছিল কিন্তু এখন আমাদের এগুলো কি নাই রেড কালার না আমাদের এগুলো গ্রিন কালার হয়ে গেছে শুধুমাত্র টাইটেলটাতে একটু লং এখনও দেখাচ্ছে এই জন্য দেখাচ্ছে দেখাতেন আমাদের স্কোর এখন ফোর্টি এইট হয়ে গেছে দ্যাটস মিন মোটামুটি এফেক্টেড দেখেন আমাদের প্রত্যেকটা অপশনে ফাইভ ফাইভ ফাইভ জাস্ট পারফরমেন্সে জিরো দেখাচ্ছে এগুলো আপনার নতুন অবস্থার কারণে এগুলো দেখাচ্ছে সময় গেলে অবশ্যই আমাদের স্কোরটা বাড়বে ভালো দেখাইবে দিন দিন দেখাইবে এটা হচ্ছে বিষয় তারপরে এখানে আরেকটা বিষয় যদি আমি করি মনিটাইজ অপশনটা হচ্ছে আপনি মনিটাইজ না করা পর্যন্ত এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না আর আমি এখান থেকে ফেসবুকে শেয়ার করতে চাই যদি আমার এটা ফেসবুকের এই এই চ্যানেলটা আমার ফেসবুকের সাথে লগ ইন করা তাকে তাহলে করতে পারবো কিন্তু এই ফেসবুকের সাথে আমার এই চ্যানেলটা লগ ইন করা না এই জন্য আমি এটা দিতে পারবো না আপনারা লগ ইন করে নেবেন প্রত্যেকেই ফেসবুকের সাথে লগ ইন করে নেবেন কারণ আপনাদের চ্যানেল আপনাদের ফেসবুক আপনাদের ইনস্টাগ্রাম টুইটার সবগুলো লিঙ্ক আপ করবেন তারপরে দিবেন ঠিক আছে হ্যাঁ। এটা হচ্ছে আমার স্যার আমি চেষ্টা করছি স্যার আমার ফেসবুকের সাথে স্যার চ্যানেলটা লিংক আপ হচ্ছে না অন্য চ্যানেলের সাথে লিংক আপ হয় আমারটা হচ্ছে না কেন স্যার জানি না ও কেন হচ্ছে না এটা তো কথা না দেখেন এই এটা অন্য একটা যে চলে আসছে তো এইভাবে যদি আপনি ভিডিও দেন একটা বিষয় হচ্ছে আপনার প্রথম নম্বর হচ্ছে আপনার কন্টেন্ট মাস্ট আপনি যদি সাকসেস পাইতেই চান তাহলে আপনার জন্য কন্টেন্ট মাস্ট আবশ্যক মানে কন্টেন্ট ভালো কন্টেন্ট ও স্যার স্যার স্যার মনে পড়ছে স্যার মনে পড়ছে হ্যাঁ। স্যার আমার নাকি মানে একটা নাকি কি যেন পয়েন্ট আছে এতটুকু আপনার সাবস্ক্রাইব হতে হবে এতটুকু ভিউ হতে হবে তারপরে নাকি স্যার সেটা ফেসবুকের সাথে স্যার লিংক আপ করা যায় স্যার মনে পড়ছে স্যার এটা আমি একটা ভিডিও দেখছিলাম আমি তো জিরো থাকতেই আমার মূল মূল চ্যানেলটাকে আমি তো জিরো থাকতেই লিংক আপ করে ফেলছি মানে তো আর এরম কিছু হয়নি বুঝছেন তো যাই হোক নতুন কোনো ইনফরমেশন দিলে এটা এখন আমার বোধগম্যের মধ্যে আসেনি এই জন্য বলতে পারতেছি না আচ্ছা এখন আপনারা যে বিষয়টা হচ্ছে সবাই একটা বিষয় ফলো করেন এখানে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করার পিছনে প্রথম নম্বর কাজ হচ্ছে কন্টেন্ট থাকতে হবে সেই রকম অর্থাৎ মানুষ দেখে বা মানুষের রুচিসম্মত কন্টেন্ট হতে হবে এটা হচ্ছে এক নাম্বার বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে কন্টেন্ট আপনি যদি সেই ধরনের কন্টেন্টের সাথে যদি আপনি ভিডিও এডিটিং দিতে পারেন তার সাথে যদি আপনি এসিও দিতে পারেন তাহলে একটা চ্যানেল দুই মাসের ভিতরেই মনিটাইজ করা যায় আমরা সবাই জানি মনিটাইজ চ্যানেল মনিটাইজের জন্য ওয়ান কে সাবস্ক্রাইব এবং ফোর কে ওয়াচ টাইম লাগবে তিনশো দিনের ভিতরে তো এইটাই হচ্ছে আপনাদের আগামীকালকের কাজ বা আগামী ক্লাসের আগে আপনারা এক প্রত্যেকে একটা করে ভিডিও এসিও করবেন কে কতটুকু ভিডিও এসিওর স্কোর উঠাইতে পারেন এই বিষয়গুলো আপনার আমি দেখব আপনারা এটা কইরা আমাকে একটা প্রুফ দিবেন তারপরে হোমওয়ার্ক জমা দিবেন আমি পরবর্তী ক্লাস এর নেক্সট ক্লাসটাই আপনাদের ফাইবার রিলেটেড ক্লাস ঠিক আছে ফাইবার রিলেটেড ক্লাসটা এখানে একটু আমাকে বলবেন সাব্বির ভাইয়ের তো ফাইবার নাই না আছে হ্যাঁ, আছে স্যার এই যে বাসা ভাই সেটিং করে দিলেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাইয়ের ফাইবার আছে জি স্যার আছে আর অনুপ উনি আসে নাই তাই না স্যার দুই সালে ইউটিউবের নতুন আপডেট হচ্ছে স্যার নয়টা বিষয় তুলে ধরছে যে নয়টা মানে এই নয় ভাবে যদি কেউ ভিডিও এডিটিং করে বা ভিডিও আপলোড করে তাহলে সেটা মনিটাইজেশন হবে না স্যার নাম্বার ওয়ান হচ্ছে যদি স্যার আপনি কোন একটা ভিডিও এডিটিং করলেন সেখানে ভয়েস না দেন হ্যাঁ তাহলে হবে না স্যার মনিটাইজেশন করতে পারবেন না হ্যাঁ আর আর হচ্ছে স্যার যে ধরেন স্যার আমি এডিট করে অনেক এডিট করে না স্যার এডিট হ্যাঁ। করে স্যার ওই এডিট করলে স্যার ধরা খাবেন স্যার মনিটাইজেশন হবে না স্যার কারণ এডিট যদি করতে হয় সুন্দরভাবে করে আপনাকে ভয়েস দিতে হবে স্যার বেশি এডিট করা যাবে না আর কি কি মনে করতেছেন আমি দেখছিলাম স্যার আচ্ছা। কিছু নতুন ফিচার আসছে স্যার ইউটিউবে আচ্ছা ঠিক আছে গুড সমস্যা নাই মার্কেটিং এর ক্লাস শুরু হয়ে যাব কথা বুঝতে পারছেন মানে অর্থাৎ বায়ার ফাইন্ডিং এর জন্য সামনের ক্লাস অর্থাৎ আপনারা এখনই সামনের ক্লাস থেকে আপনারা ইনকামের ক্লাস শুরু হবে মানে হচ্ছে একটা ক্লাস করাই এখন তো একটা সপ্তাহে তিনটা ক্লাস হবে ঠিকই কিন্তু একটা ক্লাস হবে আপনি বায়ার কুজা আর দুইটা ক্লাস হবে আপনার স্কিলের উপরে প্রোফাইল হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই আমরা আবার ওই ক্লাস ফোরে আবার আমরা বেসিকের দিকে মুভ কইরা সামনের দিকে আসবো হ্যাঁ সজীব ভাই কি জানি বলতে চাচ্ছিলেন বলেন স্যার মানে এখনো পর্যন্ত ইউটিউবের যে মানে ক্লাসগুলো করালেন ওই তো পরিপূর্ণ আমি মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবো তাই না স্যার হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে এখনো পর্যন্ত আপনি যে কাজগুলো দেখাইছেন এই কাজগুলো আমার কাছে অনেক সহজ আর অনেক ইজি মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক আমি তারপর আমি ক্লায়েন্টের কাজ করে তো ভয় লাগছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ কাজ হচ্ছে হ্যাঁ। ইউটিউবের কাজ কথা বুঝছেন সামনের ক্লাসে আরো বহুত আলোচনা হবে আলোচনার পরে আপনাদের মার্কেটিং দেখিয়ে দিব ওই মার্কেটিংগুলা আপনাদের এখন কাজ করার প্রয়োজন নয় আপনারা এখন কাজ নিয়ে আসা এটা হচ্ছে আপনাদের কাজ কাজ নিয়ে আসলে এখন আপনারা আসলে এখন যদি বলি আপনারা আসলে সেই ধরনের কাজ করতে পারবেন না কিন্তু আপনি যখন একটা কাজ নিয়ে আসবেন তখন আপনাকে কাজ আপনাকে বাবাইবে আপনাকে সময় দিবে কাজ আপনাকেই কাজ সময় দিবে মানে আপনি কাজকে সময় দেওয়া লাগবে না কাজ আপনাকে সময় দিবে আপনার মাথার মধ্যে এইরকম পেরেশানি আসবে কিভাবে বায়ারের কাজটা করব কিভাবে তার কাজটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট করবো এই নিয়ে আপনি সবসময় চিন্তার মধ্যে থাকবেন যে আপনাকে এতটাই পেরেশানির মধ্যে রাখবে যে আপনি এক সপ্তাহের বিষয়টা একদিনেই শিখতে পারেন কিভাবে এইরকম চিন্তা করবেন কথা বুঝতে পারছেন এখন মনে রাখবেন এটা কাজ নিয়ে আসা আমার দায়িত্ব কাজ করার দায়িত্ব হচ্ছে স্যারের ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ السلام عليكم